হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি অনেকদিন কামিং চ্যাট নিয়ে কোনো ভিডিও তৈরি করা হয়নি কারণ কামিং চ্যাটের মোবাইল ইউজার যারা রয়েছেন তাদের জন্য খুব ভালো কোনো আপডেট ছিল না খুব ভালো কোনো পোস্টও ছিল না কামিং চ্যাটের পক্ষ থেকে কোনো আপডেট দেওয়া হয়নি যে কারণে আমি ভিডিও তৈরি করিনি যারা কম্পিউটারে কামিং চেয়ার ব্যবহার করেন তাদের জন্য সোয়াপের কিছু বিষয় ছিল সেটা আমি সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করিনি কারণ আমি জানি আমার যারা দর্শক বন্ধু রয়েছেন তারা বেশিরভাগ হচ্ছেন মোবাইল ইউজার মোবাইল দিয়ে আপনারা কামিং চেয়ার ব্যবহার করে থাকেন তো আজকে একটা গিভওয়ে কামিং চেয়ার দিয়েছে এটা হচ্ছে কামিং চেয়ার এবং শের পায়েক্স আপনারা জানেন শের এক্স ও কামিং চেয়ারের একটা প্রজেক্ট এই দুইটা প্রজেক্ট মিলে একটা গিভওয়ে দিয়েছে কামিং চেয়ার মাঝে মাঝে গিভওয়ে দিচ্ছে আপনারা জানেন আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে কামিং চেয়ার তাদের যে আর্নিংস হচ্ছে সেটা বিভিন্ন গিবোয়ের মাধ্যমে তাদের যে ইউজারগণ রয়েছেন সবার মধ্যে ভাগ করে দিতে চায় তবে সেটা একদম ফ্রিলি দিবে না কিছু কাজ করতে হবে কাজগুলো খুবই ছোট আগে একদিন আমি একটা কাজ দেখিয়েছিলাম আপনারা যারা জয়েন করেছেন তারা হয়তো সেই ডিস্ট্রিবিউশনটা যখন হবে তখন কেউ কেউ এখান থেকে প্রফিটটা পেয়ে যাবেন আমাদের উচিত যেহেতু কাজগুলো খুবই সহজ এবং ছোট ছোট আমাদের উচিত সবগুলো যে গিবোয়ে রয়েছে গিবোয়ের টাস্কগুলো কমপ্লিট করা এবং যদি হতে পারে কোনো একটা আমাদের ভাগ্যে থেকেও যেতে পারে কোনো একটা থেকে আমরা এখান থেকে ভালো পরিমাণ একটা প্রফিট পেয়েও যেতে পারি তবে এটা নিশ্চিত থাকুন যে কামিং চ্যাটের যে প্রজেক্টটা রয়েছে এই প্রজেক্টটা একটা খুবই খুবই ভালো প্রজেক্ট এটার উপরে আমরা ট্রাস্ট করতে পারি এটা থেকে অবশ্যই কিছু না কিছু আসবে এবং কিছু যে যেখান থেকে আসে সেটা খুব সহজে আসে না একটু অপেক্ষা করতে হয় ধৈর্য ধরতে হয় কিছু কাজ করতে হয় আমরা চাইলে আজকে এক রাত্রে অনেক টাকা পয়সা ইনকাম করে ফেলা সম্ভব নয় এই জন্যে যেসব কাজগুলো আসছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমার টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকবেন টুইটারে আমাকে ফলো করতে পারেন এবং ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে সেখানে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন এগুলো সব সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না কমেন্ট করেন না কমেন্ট যদি করতে কষ্ট হয় সমস্যা নেই অন্তত একটা করে লাইক দিবেন যদি ভিডিও আপনার ভালো লাগে একটা লাইক দিতে মাত্র কয়েক সেকেন্ড লাগে এখানে কোনো খরচ হয় না শুধু একটা লাইক দিবেন আপনাদের জন্য কষ্ট করে একটা ভিডিও বানাই আপনারা ভিডিও দেখেন কিছুটা হলেও যদি উপকৃত হন একটা লাইক কেন আপনাদের কাছ থেকে আশা করতে পারি না ভিডিওতে একটা করে লাইক দিবেন এবং চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনেক দর্শক বন্ধু রয়েছেন দেখা যাচ্ছে যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকে যেটা নিয়ে কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কামিং চ্যাটের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে রয়েছি এখানে তারা একটা টুইট করেছে কামিং চ্যাটের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সেখান থেকে এটাকে রিটুইট করা হয়েছে এটা মেইনলি হচ্ছে শেরপা এক্সের যে টুইটার হ্যান্ডেল আছে সেখানে টুইট করা হয়েছে এখানে এই টুইটার অ্যাকাউন্টটাতে কামিং চ্যাট রিটুইট করার সময় লিখে দিয়েছে giveaway event for every অর্থাৎ যারা এই ইভেন্টে জয়েন করবে তারা প্রত্যেকে এই গিভওয়েটার অংশীদার হবে এটা বলেছে এন্ট্রি নিতে হবে আপনাকে এপ্রিলের দশ তারিখের মধ্যে অর্থাৎ এই বছরের এপ্রিলের দশ তারিখের মধ্যে এন্ট্রি নিতে হবে যদি আপনি এই মাসে মানে এই বছরের এপ্রিলের দশ তারিখের মধ্যে এন্ট্রি নিতে না পারেন তাহলে আপনি এই গিভওয়েটা পাওয়ার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না তাই যখন আপনি ভিডিওটা দেখছেন তখনই এটাতে জয়েন করে ফেলুন ছোট্ট ছোট্ট কাজ আমি দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত কি করতে হবে জয়েন করে ফেলুন এবং কাজগুলো সম্পন্ন করে রাখুন দেখা যাক ভবিষ্যৎ আমাদেরকে কী দেয় তবে আশা করছি জয়েন করলে আপনি এই গিভওয়েটার ভাগিদার হবেন এই গিভওয়েটাতে মেনলি আমাদেরকে এসবিটিসি দেওয়া হবে আপনারা জানেন কামিং চ্যাটের ওয়ালেটে ইতিমধ্যে এসবিটিসি ফ্রিতে ক্লেম করা যাচ্ছে আমি দেখিয়েছি গত একটা ভিডিওতে আপনারা ভিডিওটা আমার চ্যানেলে পাবেন একটু দেখে নেবেন সেখান থেকে কিভাবে আপনারা ফ্রিতে এসবিটিসি ক্লেম করতে পারবেন এবং এইখানে এই গিভওয়েটাতে এসবিটিসি দেওয়া হবে এটা আপনাদেরকে কামিং চ্যাট থেকে জানানো হয়েছে আমরা একটু এক্সের মেইন যে টুইটটা রয়েছে এই গিভওয়ে সম্পর্কে সেটাতে যদি একটু ক্লিক করি এখানে দেখুন লিখে দিয়েছে coming chat and X will joint recently give away 200 SBTC to all Ethereum users in celebration of the total Bitcoin custody of uh, network uh, X, uh, ChainX ORG network exceeding twelve অর্থাৎ এখানে তারা বলছে যে তারা দুইশো এসবিটিসি এটা তাদের যেসব ইউজার রয়েছেন তাদের সবার মধ্যে ভাগ করে দেবে এখানে জাস্ট কাজগুলো কি দিয়েছে প্রথমে আপনাকে এই টুইটটাকে রিটুইট করতে হবে যে টুইটটা আমরা পড়ছি এই টুইট রিটুইট এই যে যে টুইট এই টুইটের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে একটু কষ্ট করে যেতে হবে এবং সেখানে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন এই টুইটে টুইটের লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক আমি আমার সামনে যে এখন ডিসপ্লেতে আপনারা যে টুইটটা দেখতে পাচ্ছেন এই টুইটটা ওপেন হবে এটাকে জাস্ট রিটুইট করবেন আমি দেখিয়ে দিচ্ছি একটু নিচের দিকে যখন আপনার সামনে এই টুইটটা ওপেন হবে তখন এটাকে জাস্ট এখানে ক্লিক করে রিটুইট কিভাবে করতে হয় যারা জানেন না তাদের জন্য একটু দেখিয়ে দিই এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পরে এখানে নিচে অপশন আসবে রিটুইট আর একটা আসবে কোট রিটুইট আমরা এখানে রিটুইটে ক্লিক করে দেবো এটা আমাদের রিটুইট হয়ে গেল দেন আমাদেরকে বলেছে ফলো কামিং চ্যাট অ্যাপ দেখি আমাদের কামিং চ্যাট অ্যাপের যে টুইটার হ্যান্ডেল রয়েছে এটা যদি আপনার ফলো করা না থাকে আপনি ফলো করে দিবেন এখানে যদি আপনার ফলো করা না থাকে থাকে তাহলে লেখা থাকবে ফলো আর যদি আপনার অলরেডি ফলো করা থাকে তাহলে লেখা থাকবে ফলোয়িং আমার ফলো করা আছে এই জন্য ফলোয়িং লেখা আসছে যদি আপনার শুধু ফলো লেখা থাকে আপনি জাস্ট ওখানে একটা ট্যাপ করে দিবেন কাজ শেষ আপনার এখানে ফলোয়িং লেখা চলে আসবে আর ফলোয়িং লেখা চলে আসলেই বুঝতে পারবেন যে রিটুইট হয়ে গেছে তারপর এখান থেকে আমরা ব্যাক চলে যাব ব্যাক চলে যাওয়ার পরে বলেছে অ্যান্ড শেরপায়েক্স ডিএও অর্থাৎ শেরপায়েক্স ডিএওর যে টুইটার হ্যান্ডেল রয়েছে এখানে ক্লিক করলে সেটা ওপেন হবে এটাও একই প্রসেসে আপনাদের ফলো করতে হবে আমার ফলো করা আছে এই জন্য এখানে ফলোয়িং দেখাচ্ছে আপনাদের না থাকলে আপনারা এটাকে ফলো করে নেবেন তারপরে আবার ব্যাক ব্যাক যাওয়ার পরে নিচে একটা লিঙ্ক আছে এই পোস্টে আপনারা নিচে লিঙ্কটা পাবেন আমি এটা আলাদা করে দিব না আপনারা এখান থেকে যখন পোস্টে আসবেন এই পোস্ট থেকে লিঙ্কটা দেখে নেবেন এটা হচ্ছে আপনি যে কাজ করেছেন তার প্রমাণ এটা একটা ফর্মের লিঙ্ক এই ফর্মে আপনাদেরকে সাব সাবমিট করতে হবে সেটার জন্য আমাদেরকে এই লিঙ্কে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করলে আমাদের সরাসরি ফর্মে নিয়ে যাবে এটা একটা গুগল ফর্ম এই ফর্মে আমাদেরকে আমাদের ডিটেলস দিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজটা করার পরে আপনারা কী কী ডিটেলস এখানে দেবেন এখানে প্রথমে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার টুইটার হ্যান্ডেল যেটা রয়েছে টুইটার হ্যান্ডেলের লিঙ্কটা আমি আমার টুইটার হ্যান্ডেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে আপনার টুইটার হ্যান্ডেলের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিবেন এটা দিতে গেলে যদি আপনি সেখান থেকে কপি করে আনেন ভালো আর যারা কপি করে আনবেন না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে টুইটার হ্যান্ডেলের লিঙ্ক লিখবেন এখানে লিখবেন প্রথমে এস টিটিপিএস ঠিক আমি যেভাবে লিখছি খেয়াল করুন সরি খেয়াল করুন এইভাবে দিয়ে দিবেন টুইটার ডট কম স্ল্যাশ আপনার ইউজার নেম আমি আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি এখানে এটা হয়ে গেল এরপর আপনি যে রিটুইট করেছেন এখানে সেই রিটুইটের লিঙ্কটা দিতে হবে রিটুইটের লিঙ্কটা আমরা কোথায় পাবো তার জন্য আমাদেরকে আমার আমাদের টুইটার হ্যান্ডেলে চলে যেতে হবে আপনার যদি টুইটার অ্যাপস থাকে খুবই সুবিধা হবে আর না থাকলে আপনি যেভাবে আপনার টুইটার হ্যান্ডেলে যান সেভাবে আপনার টুইটার হ্যান্ডেলে চলে যাবেন আমি চলে যাচ্ছি আমার টুইটার হ্যান্ডেলে টুইটার হ্যান্ডেলে আসার পরে আপনাকে চলে যেতে হবে আপনার প্রোফাইলে এখানে আপনার ছবির আইকনে ক্লিক করে আপনি প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে যে টুইটটা আপনি মাত্র রিটুইট করছেন সেটা দেখবেন একেবারে প্রথমে আপনার দেখতে পাবেন একটু স্ক্রল করলে নিচের দিকে এই টুইটটাকে আমরা মাত্র টুইট করছি এটাকে আমরা শেয়ার করব শেয়ার করার জন্য এখানে যে শেয়ার লিঙ্কটা আছে এই যে শেয়ার বাটনটা আছে এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কপি নামে একটা অপশন আছে এই যে কপি লিঙ্ক এই কপি লিঙ্ক অপশনে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে এখন এটাকে আমরা জাস্ট ওখানে পেস্ট করে দিব আমাদের ফর্মে ফিরে যাব ফর্মে ফিরে আসার পরে এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিব কাজ হয়ে গেল এরপরে হচ্ছে ইথারিয়াম অ্যাড্রেস ইথারিয়াম অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের যে কামিং চ্যাটের অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মধ্যে অ্যাপসের মধ্যে আসার পরে এখানে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন দেখতে পাবেন এখানে ইথারিয়াম নামে একটা ওয়ালেট রয়েছে এখানে ইথারিয়াম নামে একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনারা রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পরে দেখবেন একটা কিউআর কোড এসেছে এখানে তার নিচে ঠিক এখানে একটা অ্যাড্রেস আছে এবং পাশে কপি নামে একটা বাটন আছে এই কপি বাটনটাতে ক্লিক করে দেবেন কপি বাটনটাতে ক্লিক করে আমরা ফিরে যাব আমাদের ফর্মে এবং এখান থেকে যেটা কপি করলাম সেটা এই জায়গাটাতে ইওর অ্যাড্রেস যেখানে লেখা আছে ঠিক তার নিচে আমরা এটাকে পেস্ট করে দিব এরপরে হচ্ছে একটা কোড এখানে দেওয়া হয়েছে একটু খেয়াল করবেন এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে বলা হয়েছে this is type this code এই যে কোডটা অর্থাৎ এই যে পাশে যে লাল স্টারটা আছে ওটা দিবেন না এখানে জাস্ট এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা এবং ওয়ার্ডের সংমিশ্রণে যে একটা কোড তৈরি করা হয়েছে এইটাকে আপনার এই যে নিচে অ্যান্সার বক্স এখানে এখানে পেস্ট করে দিতে হবে বা যদি কপি করে পেস্ট করে দেন ভালো না হলে লিখে দিলেও হবে আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে সব প্রথমে আছে এল এটা ক্যাপিটাল লেটার খেয়াল রাখবেন ক্যাপিটাল লেটার স্মল লেটার খেয়াল রাখবেন এটা গুলিয়ে ফেললে হবে না তারপরে আছে বি তারপরে দিয়েছে এইট তারপরে দিয়েছে ডি তারপরে দিয়েছে অন এটা লিখে সাবমিট করতে হবে এটা হচ্ছে আপনার ভেরিফিকেশনের জন্য যে আপনি হিউম্যান না বট এটা দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবেন আপনার কাজ শেষ কিছুক্ষণের মধ্যে আপনাকে কনফার্মেশন মেসেজ এখান থেকে দিয়ে দেবে যে আপনার ফর্মটা সাবমিট হয়েছে আমার ফর্মটা সাবমিট হয়নি কারণ এখানে আমার কোডটা ভুল লেখা হয়েছে এটা খুব খেয়াল করতে হবে এই কোডটা ভুল হলে ফর্ম সাবমিট হবে না আমি এটাকে ইগনোর করতে পারতাম কিন্তু আপনাদের জন্য আপনারা যেন একটু সতর্ক হতে পারেন সেই জন্য ইগনোর করিনি আমি এটাকে আবার এখান থেকে এবার কপি করে নেওয়ার চেষ্টা করব কপি করে নিয়ে জাস্ট পেস্ট করে দিব কারণ এখানে লিখতে অনেক সময় ভুল হতে পারে আপনারা যদি সঠিকভাবে লিখতে পারেন তাহলে লিখতে পারেন লেখেন আর না হলে এখান থেকে জাস্ট কপি করে পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন দেখা যাক এবার কি হয় একটু অপেক্ষা করতে হবে এবারেও বলছে কোডটা ইনকারেক্ট আমাদের যতবার ইনকারেক্ট বলবে কিচ্ছু করার নেই এখানে বিকল্প কোনো অপশন নেই এটা বারবার আমাদেরকে চেষ্টা করতে হবে দেখি আমি আবার লেখার চেষ্টা করি যে আইস এখানে আই দিলে হবে না মনে হয় এটা এল বা আই দেখি ক্যাপিটাল লেটার আই দিয়ে দেখি I J Z Q submit দিলাম দেখা যাক এবারে কি আসে আবারও বলেছে এটা ভুল হচ্ছে দেখা যাক কোথায় ভুল হলো আবার লিখব আমি আবার লিখে দিয়েছি এখানে আবার সাবমিট করলাম দেখি কি বলে হ্যাঁ এবারে নিয়ে নিয়েছে এই রকম আপনারা যতবার এই কোডটাকে মিস করবেন ততবারই দিতে চেষ্টা করবেন এর আর কোনো বিকল্প পথ নেই হ্যাঁ, আপনি যদি বারবার দিতে থাকেন এবং দেখা যায় বারবারই ভুল আসছে সেটা নিশ্চিত আপনারই কোনো ভুল অথবা আমাদের যাদেরই হবে এই সমস্যাটা তাদের কোনো ভুল এখানে আর কোনো সুযোগ নেই এখানে এইভাবে ছাড়া করার তাই বারবার দিয়ে চেষ্টা করতে করতে একসময় দেখবেন সফল হয়ে গেছেন তারপরে আপনাকে এখানে উপরে আমার যে মেসেজটা দেখতে পাচ্ছেন S BTC add of event we have reviewed your answer এটা রিভিউ করবে আপনি জাস্ট জাস্ট এরকম মেসেজ পেলে বুঝতে পারবেন যে আপনার ফর্মটা সাবমিট হয়ে গেছে এবং তারা রিভিউ করার পরে আপনার রিওয়ার্ডটা আপনার ওয়ালেটে পাঠিয়ে দেবে বলে আশা করছি তো আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেলের সাথে থাকুন কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন